আচ্ছা অবিবাহিত যুবক যারা বা যারা বিয়া করছো না দেখি তোমরা খোসাইন যারা মিসকিন রইছো এবং মিসকিন হইলাম ও বলতে যেহেতু বিয়া শাদি করছো না বা একলা একলা রইছো আর কি আচ্ছা খোসান বাই হল যারা বিয়া শাদি করছো না কিন্তু আমি এতে বাই হলে না আসন হইছেন নি দেখি খজন আসেন দেখি আত্ম লোক আসেন বিয়া সাদি করছেন হইছেন না আচ্ছা কজন আসেন আত নামাউকা আল্লাহ সবর তাড়াতাড়ি বিয়া করার আর উত্তম স্ত্রী নেককার সঙ্গী পাওয়ার তৌফিক দান করুকা হোকা আমিন আচ্ছা মাতুক আছেন আপনারা হ্যাঁ এক অবিবাহিত বাই কিংবা মেয়ে দেখত গেছে কোনো বাইয়ে মেয়ে দেখাত গেছে এখন যদি মেয়ে কিংবা মেয়ের মা বাপে কইন যে শুনো আমরার ভুরির আত দেখতাই পারবাই চুলও দেখতাই পারবাই ফাওয়ার ফাতাও দেখতাই পারবাই কিন্তু মুখ দেখানি যেত নাই মানবনি মাতকা না মানুষে কিতা দেখে গিয়া বিয়ার সময় ফুয়াই তো ফুরির গিয়া কিতা দেখবো মুখও তো দেখবো বাংলাদেশের রাজধানীর নাম হইল ডাকা আর আমরা আর ই শরীরর রাজধানীর নাম হইল মুখ কারণ মুখটা কেউ মায়া শুরু হয় আকর্ষণ শুরু হয় এর লাগে তো মুখ দেখা লাগবো আপনি বুর্খা বললা ঠিক আছে কিন্তু মুখ খুলা রাখি দিলা এটা পরিপূর্ণ ফর্দা হইতো নবীজি বলেছেন ইল আনু হুন্না নবীজি বলেছেন আলা রু সিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ এরকম পর্দা যে সকল নারীরা করে ইল আনু হুন্না তোমরা এদেরকে লানত দাও কারণ এরা লানতপ্রাপ্ত অভিশপ্ত মহিলা আমাদের ঘরে যেন এইরকম নারী না হয় অনেক মানুষ তো এমন আছে পাঁচ ওয়াক্ত নামাজে আসে একদম সামনের কাতারে থাকে কিন্তু তার ঘরের বউ তার ঘরের মেয়েরা পর্দা করে না এরকম আছে না নাই কিছু মানুষ তো কিছু ব্যাকল এমনও আছে বউরে পর্দা উর্দা করায় না বাড়ি থেকে বারোই গেছে বউরে এমন অবস্থায় লইয়া যে ফেট ফিট স্টেডিয়ামও লাগান মানুষে দেখলাম স্টেডিয়ামও দেলা মানুষে দর্শক হলে খেলা দেখেন ওলা বউ লইয়া বাড়াই গেল মানুষে খালি দেখরা দেখরা আর আফসুস করলা এক বিয়াকল ওলা বাড়াইছিল বউরে লইয়া বাড়ি থাকি এলাকার কিছু হুরু হুরু বাইয়ান ছোটো ছোটো বাইয়ান দেখেন নানি ভাইয়া কইছে বাই লগে খে হয় চিন্তত নানি ই তোর বাবে কয় ওয়াও আর একটু সামনে গেছে আর এক ছোটো ভাই বাই ই খে হয় চিনস না তোর বাবে হয় উফ আর একটু সামনে আগবে গেছে এ আর একটু যে গেছে বাই খে হয় তোর বাবে কয় ইস হেবি লাগে আরো সামনে গেছে মানুষ তো দেখাও খালি জিকাইল কি বাই খে হয় শুনস না তোর বাবি হয় উফ জুস লাগে এমন ব্যাকলে দেখো কেছেন খার জুস খে খার ব্যাককল কত বড় ব্যাককল যারা নিজের বউ মানুষরে দেখায় ইতা মানুষের রুচিত সমস্যা আছে এর রুচিত সমস্যা আসলে আপনার বউ আপনি না দেখবা মানুষের এখানে দেখায় আবার কিছু ব্যাকল আছে তার বউর ফটো ফেসবুকও আপলোড মারে ইতার রোগ অবশ্য নবীগঞ্জ নাই আছে মানি তা সব জায়গাত আছে এমনকি নয়া ফিতনা বাড়াইছে অঙ্কু জামাই বউ যাইরা হজ যাওয়ার সময় কইরা আমরা যাইরাম কি উমরাত হজ দোয়া করবো আপনার লাগি ছবি একটা মারি দিলা আছে নিলা হ্যাঁ এখন হৌকা ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট তো পাবলিক সাইট আপনি কোনো পোস্ট দিলে ছবি দিলে এটা খালি আপনি একলা দেখবা না সারাই দেখবা সবে দেখবা আপনার বউ তো আপনার দেলাইলে আপনি পাবলিক সাইডও চাইরা বুঝা যার বউ আর আপনার রয়েছে না আপনার বউরে আপনি পাবলিক জনগণের সম্পদ বানাইলেছেন আপনার লেখান বেহায়া বেসরম নির্লজ্জ মানুষ দুনিয়ায় তার নাই আল্লাহ ইলাখান বেহায়া হলরে হেদায়াত দান হরুকা তোরা একটু কঠিন কথা কইলে মো রাগ করবানি আপনারা মাতৌকা রাগ করবানি এখন আমরা সামান্য সামান্য বিষয় লিয়া হুজুরে হুজুরে যে ঠেলাটি আর গুতাগুতি আরম্ভ করছি ইতার ফলাফল কিন্তু বালা হইতো না আর আমরা যদি হৃদয়ের মাঝে সংকীর্ণতা রাখি যে আমি কৌমিত ফুটছি আমি কৌমির হুজুর আমিও সবটা জানি আর কেউ জানে না আর আলিয়ার যে ফুটছে হে যদি মনে করে আমি তো আরবি উরবি ইংরেজি ইংরেজি সকল তো জানাচ্ছে আমার চেয়ে বালা আর কেউ না ইলা যদি আমরা পার্টি পার্টি বাঘ হইয়া যাই গি তে হৌকা চাইন ইটা আমরার লাগি বালা হইব না দিন দিন দিন দিন আমরা অবনতির দিকে যাইব বালা করে বুঝায় সবর হাতে যদি এখন একটা একটা লাঠি দেই একটা লাঠি বাঙ্গা সুজা হইব না কঠিন হইব মাতুন না কেন আপনারা সুজা একদম ইজি এখন যদি সবর হাতে একশোটা লাঠি দেই একশোটা হাতে একশোটা বাংতে পারবানি কুতাকুতি আরাম বুঝ কি বুঝাতে চাইলাম আপনি হুজুর আলাদা আমি হুজুর আলাদা এই আমি হুজুর আপনি হুজুর আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যখন যারে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে আর আমি হুজুর আপনি হুজুর আলাদা নয় একসাথে থাকলে একশো লাঠিকে যেমন ভেঙে দেওয়া কঠিন ঠিক তেমনি সব হুজুর একসাথে থাকলে এই দেশে নাস্তিক মুক্তাদা তাদের জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলাও কঠিন হয়ে যাবে বুঝলে বালা না বুঝলে আরো মাইর আছে সামনে কথা বুঝছেন নি বুঝলে বালা না বুঝলে মাইর আরো সামনে সেরকম ভাবে না আমরা উপরে মাইর তো না আই তো নাই হ্যাঁ, এখন চলবো বাগর বাগর উফরে বাদে চলবো বাঘ থাকে হুরু হুরু যারা তারা উপরে কথা বুঝছেন নি বাদের সিরিয়াল আপনার বাদের সিরিয়াল খার বুঝা দরকার আল্লাহ আমরা রে হেদায়াত দান করুকা আরো আসতে কোকা আমিন ঐক্যের দরকার আছে না নাই দেখো কা আমি আজকে চরম একটা সত্য কথা কইয়া যাই রাগ করবো না তো আপনারা আমরার দেশও দেখছি দুইটা দল আছে আওয়ামী লীগ আর বিএনপি তারা একদিক থেকে বালা আছে কিলা বালা তারার দুইটা বালা গুণ আমি পাইছি তারার দুইটা বালা গুণ আমি পাইছি গুণটা কিতা আওয়ামী লীগও দেখলাম তারা সদ্য দল আছে সদ্য দলের আদর্শ কিতা এক নেই মাতুকান আপনারা এক এক দলের এক এক আদর্শ কিন্তু উদ্দেশ্য পূরণে তারা এক হয়ে যায় উদ্দেশ্য মানে কি তারার উদ্দেশ্য ক্ষমতার যাওয়া ক্ষমতার যাওয়ার লাগে তারা কিতা হয় সদ্য এক হয়েছে হিবাই আবার বিএনপির মানুষ তারা বিশ দলটা লইয়া করছেন জুট বিশ দলের আদর্শ এক লাখ আর নাই বিশ দলের আদর্শ বিশ লাখান তো তারা উদ্দেশ্য পূরণের লাগি বিশ জন বিশ দলর বিশ দলর মানুষের মত কিতা এক না বিশটা মত মাতুকা আপনারা বিশটা মত এরা চোদ্দটা মত লইয়া উদ্দেশ্য পূরণে এক কিন্তু আমরা হুজুর হল আপনার লগে আমার একটা অমিল একটা অমিল এলো আর আমরা বইতাম চাই না এর লাগে আমি প্রায় জায়গাত কই যে ফাল্লার মাঝে ব্যাংক তুলা দেলা কঠিন ওলা হুজুর হলের এক টেবিল বোয়ানিও কঠিন কথা বুঝছেন নি কিতাব হুজুর হলো ঠেলাঠেলি কিতাব মৌলিক বিষয় লইয়া নি না মৌলিক কোনো বিষয় লইয়া নাই কোনো হুজুরে কইছেন নি যে ফজরের নমাজ আমি কইলাম আটক্ত আর হাজিবুর রহমানে কইছেন সাই রক্ত ওলা নিমাত মাতৌকা সেও কইছেন নি জরন নমাজ বারো রেখাত আর ওখানে কইছেন না আমার তুরা দিমত আছে <laughs> আমি আমার মতে চোদ্দ রেখাত ওলা নি নামাজ রোজা হজ জাকাত এবং ইসলামের আরো অন্যান্য মৌলিক বিষয় বলে নিয়ে আলেমদের মধ্যে কোনো মতানৈক্য নেই আছে কিছু অপশনাল বিষয় নিয়ে মতানৈক্য এই মতানৈক্যগুলোকে মতানৈক্যের জায়গায় রেখে ইসলামের খাতিরে উম্মার দরদে উম্মতকে এক জায়গায় রাখার জন্য আমরা যদি আলেমরা ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে এদেশের মানুষ আলেমদেরকে মাথার তাজ বানিয়ে রাখত আমরা না তুরা সুযোগ পাইলে হেন বিরুদ্ধে হেন হেন বিরুদ্ধে হেন ইতা করলে সামনে আরো ফিটা আছে ঠিক কথা আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুকা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা তুমি রাহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবি তোমার দয়া প্রভু সবি তোমার দয়া প্রভু সবি তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদি তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদি সৃজন করেছ সবই তুমি সৃজন করেছ সবই তুমি সবই তোমার করোনা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অন্তর্গত দশ নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত উত্তর দেবপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই সাতাইশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব আতআল্লাহ আল্লাহ আমরাহ ওবারক আল্লাহ ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন মাহফিলে আরও সভাপতিত্ব করেছেন উত্তর দেবপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিম হজরত মৌলানা আসাদ খান সাহেব হাফেদাহুল্লাহ আল্লাহ তালা সভাপতি দয় উভয়কে কবুল করুন উভয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আজীবন আল্লাহ তালা ওনাদেরকে দিনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন এতক্ষণ খুব সুদলিত কণ্ঠে আপনাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী জনাব ওবায়দুল্লাহ তারেক আল্লাহ তালা আমার প্রিয় ভাইয়ের কণ্ঠের মধ্যে আরও বারাকা দান করেন আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ঐতিহ্যবাহী বালিধারা মাদ্রাসা এর সম্মানিত প্রিন্সিপাল হজরত মৌলানা শেখ হাফিজ আসজদ আহমদ সাহেব হাফেদ রাহ আরও বক্তব্য রেখেছেন আমাদের সিলেটবাসীর রত্ন ঐতিহ্যবাহী ঝিঙ্গাবাড়ি কামিল মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল আমার উস্তাদ সমতুল্য আলমদিন ফদিলাত শেখ হাফিজুর রহমান হাফেজাহুল্লাহ আরও কথা বলেছেন এই নবীগঞ্জের কৃতি সন্তান আপনাদের গর্ব যিনি গোটা সিলেটের সব জায়গায় অত্যন্ত সুপরিচিত এবং নন্দিত ওয়ায়েজ হজরত মাওলানা নুরুল হক সাহেব হজুরের নামটা আমার উপরে লিখলে আমি খুব খুশি হতাম হজুর আপনাদের নিজের এলাকার মানুষ বলে ওনার নামটা নিচে লেখা আপনাদের উচিত হয় নাই হুজুরের নামটা উপরে লেখা উচিত ছিল পোস্টারে নাম লেখার ক্ষেত্রে আমরা সব সময় ছোটদের নাম বয়সে ছোট এদের নাম নিচে লেখা উচিত আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে এই ঐতিহ্য আছে আমি যতটুকু জানি বালিধারা মাদ্রাসা সম্ভবত আপনাদের এই এলাকার আশেপাশে সিলেট ছাড়া অন্য কোথাও হইলে যেটা করতো ঢাকাইয়া হুজুরের নাম লিখতো উপরে আর বলতো আমাদের বালিধারা মাদ্রাসার হুজুর তো নাম লিখেন নিচ আমাদের সিলেটি মানুষ এই ক্ষেত্রে অত্যন্ত সচেতন আমরা আমাদের স্থানীয় আলেমদেরকে আমরা আমাদের যোগ্য আলেমদেরকে আমরা সম্মান দিতে জানি আলহামদুলিল্লাহ এই জন্য আমি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় বলে থাকি যে সিলেটবাসীর কাছ থেকে দেশের মানুষের অনেক কিছু শেখার আছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখি এই পোস্টারের উপরে শুরু হবে সর্বপ্রথম নেতার নাম এরপরে ছোট ছোট নেতার নাম ছোট ছোট করে দিতে দিতে মানে চশমা লাগাইতে হবে ওদের নাম পড়তে পড়তে আপনারা ফেসবুকে দেখবেন এগুলো আর হুজুরদের নামগুলো নিচে দেয় আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে এগুলো নাই অনেক জায়গায় মাহফিরের সভাপতি করে নেতাদেরকে আমাদের সিলেটে এই অভ্যাস নাই দেখেন নাই কিছুদিন আগে এই তো আপনাদের পার্শ্ববর্তী কিশোরগঞ্জে এক নেতাকে সভাপতি করায় একজন প্রখ্যাত আলেম মুফতি আরিফ বিন হাবিব হাফেদাহুল্লাহ ওনার মাহফিলের মধ্যে কি পরিমাণ বেদবি করেছে আপনারা সেটা দেখেছেন তো যে যে চেয়ারে বসার যোগ্য না তাকে ওই চেয়ারে বসালে গণ্ডগোল হবে এটা খুবই স্বাভাবিক নবীজিও বলেছেন ইরা উসনিদাল আমর ইদা উসনিদ আল আমরু গাইরে আহ ইদা উসনিদ আল আমরু গাইরে আহলিহি ফান্তাজির নবীজি বলেছেন যখন যোগ্য অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসানো হবে তখন কি চলে আসবে কেমন চলে আসবে ঠিকই আলেম বানানো উচিত বক্তা হঠাৎ করে ভুল করলে যেন সভাপতি সাহেব তার সংশোধনী দিতে পারে তো যাই হোক যারা আলোচনা করেছেন আল্লাহ তালা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আমাদের সবার এল আমলগত যোগ্যতা আল্লাহ বাড়িয়ে দেন আমরা সবাই বলি আমিন মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায় কেরাম এসেছেন বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আসাতিজাই কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসায় পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় উত্তর দেবপাড়া তথা নবীগঞ্জ প্রিয় হবিগঞ্জবাসী আপনারা সব বালা আসন নেই কিতা ঘুমাচ্ছে না কিতা সব বালা আসেন তো আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই সুন্দর আয়োজনে এই নান্দনিক আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই টাইমে মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এখনও চলছে আর আপনাদেরও ধৈর্য আছে আলহামদুলিল্লাহ আপনাদের এই ধৈর্য প্রমাণ করছে যা এই অঞ্চলের মানুষ দিনমুখী কোরআনমুখী নতুবা এই কনকনে ঠান্ডার রাতে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন আপনাদেরকে তো টাকা পয়সা দেওয়া হয় নাই আপনাদেরকে তো এখান থেকে খাওয়া দাওয়া মনে হয় দেওয়া হয় নাই তারপরেও আমরা বসে আছি আল্লাহর কিতাবের আকর্ষণে কিছু লোককে দেখলাম আমি বসার পরে উঠে গেলেন তারা কি রাগ করে উঠে গেলেন নাকি ক্লান্ত হয়ে উঠে গেলেন আল্লাহ আলাম তবে বেশিরভাগকেই তো দেখলাম টুপি পড়া পাঞ্জাবি পড়া নাকি আমি আশায় রাগ করলেন আল্লাহ আলাম হতে পারে এটা আমি ধারণা করছি দীর্ঘক্ষণ বসে বসে আলোচনা শুনতে ক্লান্ত তো যারা পিছনে দাঁড়িয়ে আছেন কিংবা যারা আসতেছেন তারা যেন এসে জায়গা পান সেজন্য আপনারা একটু সামনে এগিয়ে আসেন তাহলে পেছনের জায়গা খালি হবে আর সবচেয়ে বড় কথা হলো শীতের দিন একটু আটোসাটো হয়ে বসলে ঠান্ডাও লাগবে অনেক কম কষ্ট হচ্ছে আপনাদের একটু এগিয়ে আসেন পিছনে জায়গা খালি হবে অনেক ভাইয়েরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে আছেন তারাও বসার জায়গা পেয়ে যাবেন ইনশা আল্লাহ যাই হোক আমারও আজকে খুব ভালো লাগছে এই কারণে আমি এই বছর সিলেটের প্রথম মাহফিল আপনাদেরকে দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি সেই গত তিন মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়ার সুযোগ হচ্ছে কিন্তু সিলেটে আসার সুযোগ এখনও হচ্ছিল না আজকে চলে এসেছি এজন্য আমার নিজের কাছেও ভালো লাগছে অসংলগ্ন অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না কিছুক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে হেদায়তি কিছু কথা শুনবো ইনশা আল্লাহ আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য ধরে হেদায়তের মন মানসিকতা নিয়ে আলোচনা শুনতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি এই পৃথিবী যেখানে আমরা বাস করছি এটা চিরদিন থাকবে না আমাদের মাথার উপরে সুবিশাল সুবিস্তৃত এই আসমান পায়ের তোলার এই জমিন এগুলো টিকবে না থাকবে না এগুলো এই মহাবিশ্বের একদিন পরিসমাপ্তি ঘটে যাবে ইসরাফিল আলী সালামের সিঙ্গার ফুৎকারে আসমান জমিন লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে কেয়ামতের ঘটনা একদিন ঘটে যাবে সেই কেয়ামতের ঘটনা কবে ঘটবে এটা একজন ছাড়া আর কেউ জানেন না সবাই বলেন তো তিনি কে কেয়ামত কখন হবে স্পেসিফিক করে সন তারিখ এটা কি কেউ বলতে পারবে পারবে না নবী করিম সাল্লাম তিনি যখন লোকদেরকে কেয়ামতের কথা বলতেন মক্কার কাফের মুশরিকরা বলতো যে কেয়ামতের কথা আমাদেরকে শোনানো হয় সেই কেয়ামত আবার কখন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ইয়াসআলুকান্নাসু আনিস আল্লাহ তাআলা বলছেন ও নবী তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের ঘটনা কখন ঘটবে তারা আপনাকে জিজ্ঞেস করে যে কেয়ামতের কথা আপনি লোকদেরকে বলেন সেই কেয়ামত কখন হবে ও আমার নবী আপনি তাদের জবাব দিয়ে আপনি তাদেরকে বলে দেন কুল ইন্নামা আপনি তাদেরকে বলে দেন কেয়ামতের কখন কেয়ামতের ঘটনা কখন ঘটবে একজন ছাড়া আর কেউ জানেন না তিনি কে তবে কেয়ামতের আগে কি কি হবে কেয়ামতের আগে শেষ জামানায় মানুষ কি কি ফিতনার সম্মুখীন হবে সেগুলো দেড় হাজার বৎসর আগে বলে গিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কেয়ামতের সবচেয়ে বড় কেয়ামতের একটা সবচাইতে অন্যতম লক্ষণিত হলো নবীজি দুনিয়াতে চলে আসা কারণ নবীজি হচ্ছেন আখেরি নবী নবীজির পরে আর কোনো নবী এজন্য নবীজি বলতেন আনা আনা ওয়াসসাআতু কাহাতাইনি ওয়া সাব্বাবাতি ওয়াল উসতা নবীজি বলেছেন আমি আর কামত ভাবে একসাথে চলে এসেছি এই দুটা আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন এই দুটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই ঠিক তেমনি আমি দুনিয়াতে আসা আর কেয়ামতের ঘটনা ঘটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই অর্থাৎ আখির নবী শেষ নবী দুনিয়াতে চলে এসেছেন তার মানে কেয়ামতের সময়টাও কাছে চলে এসেছে কেয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে নবীজি সেগুলোর ব্যাপারে সতর্ক করে গিয়েছেন আমাদেরকে হাদিসের কিতাবগুলোতে কিতাবুল ফিতান আছে ফিতনার অধ্যায় আছে কেয়ামতের আগে আখেরি জামানায় লোকেরা কি কি ফিতনায় পড়বে সেগুলো নবীজি বলে দিয়েছেন এই কারণে যেন আমরা ওই ফিতনায় পড়ে নিজেরা ধ্বংস হয়ে না যাই শেষ জামানার মানুষ আমরা এই জামানায় ইমান বাঁচিয়ে রাখা কঠিন জ্বলন্ত আগুনের উপরে দাঁড়িয়ে থাকা যেমন কঠিন আখেরি জামানায় ফিতনার এই জামানায় নিজেদের ইমানকে তেমনি বাঁচিয়ে রাখাও তেমন অত্যন্ত কঠিন এই জামানাটা হলো এমন সকালবেলা ইমানদার থাকবে বিকেলবেলা কাফের হয়ে যেতে পারে সন্ধ্যাবেলা ইমানদার থাকবে সকালবেলা আবার কাফির হয়ে যেতে পারে এখন তো আবার প্রযুক্তির যুগ এই প্রযুক্তির অপব্যবহারের কারণে বর্তমানে ইমান হারিয়ে ফেলা আরও বেশি ইজি হয়ে গিয়েছে সম্মানিত বাবারা আমার প্রিয় ভাইয়েরা যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা শেষ জামানার এই ফিতনায় পড়ে আমরা যেন নিজেদেরকে ধ্বংসের পথে জাহান নামের পথে নিজেদেরকে ঠেলে না দেই এজন্য এই শেষ জামানায় আমাদের সবাইকে ইমান বাঁচিয়ে রাখার জন্য সচেতন হওয়ার দরকার আছে না নাই শেষ জামানায় কোথায় কোথায় কেমন ফিতনা লাগবে এরকম কয়েকটি সমসাময়িক বাস্তবিক ফিতনার কথা আজ আপনাদেরকে শুনিয়ে যাব এই কারণে যেন আমরা নিজেদেরকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করে আল্লাহর দিনের পথে আমরা অটল থাকতে পারি অবিচল থাকতে পারি আমরা যেন ধৈর্য ধরে আজকে সেই কথাগুলো শুনতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন এই শেষ জামানায় মসজিদগুলো থেকে ফিতনা ছড়াবে মসজিদগুলো থেকে ফিতনা ছড়াবে অথচ আমরা জানি যে মসজিদ হলো ইবাদতের জায়গা ইবাদতের জায়গা থেকেই কি ছড়াবে আমার মাত বুঝতে আপনার আর কষ্ট হয়নি না আমি শুরু করতে দিতাম আপনার বাসায় একবারে হ্যাঁ আচ্ছা মাঝে মাঝে মিক্স করবো না কারণ সিলেট আইলে বেশি সময় কন্ট্রোলের ভিতরে থাকা যায় না নিজের এলাকার মানুষ তো সম্মানিত উপস্থিতি মসজিদ থেকে ফিতনা ছড়াবে শেষ জামানায় মানুষেরা মসজিদ নিয়ে গর্ববোধ করবে বাহ্যিকভাবে মসজিদগুলোকে সুন্দর করবে কিন্তু মসজিদগুলো বাহির দিয়ে ফিটফাট হলেও মসজিদের ভেতরের কার্যক্রম আর মুসল্লিদের অবস্থা হয়ে যাবে সদরঘাটের মতো কিরকম অবস্থা হবে নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কামত হবে না মাসাজিদ যতদিন না মানুষ পরস্পর পরস্পরের সাথে মসজিদ নিয়ে গর্ববোধ না করে মসজিদগুলোর বাহ্যিক শোভা সৌন্দর্য বর্ধনে মানুষগুলো কনসেন্ট্রেট অর্থাৎ মনোযোগী হয়ে যাবে কে কার চাইতে মসজিদ সুন্দর বানাবে কার মসজিদ কার চাইতে অধিকতর সুন্দর হবে এগুলো নিয়ে মানুষ গর্ববোধ করবে এক গ্রামের মানুষ যদি দুই কোটি টাকা দিয়ে মসজিদ বানায় পাশের ইউনিয়নের লোকেরা বলবে তোমরা মাত্র দুই কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছ অথচ আমরা বানিয়েছি তিন কোটি টাকা দিয়ে কেউ যদি মসজিদের মধ্যে সত্তরটা গম্বুজ দেয় অন্য এলাকায় আশিটা গম্বুজ দিয়ে বলবে তোমাদের মসজিদের চাইতে আমাদের মসজিদে দশটা গম্বুজ বেশি কেউ যদি মসজিদের মধ্যে এই দেশের টাইলস লাগায় অন্য অন্য এলাকার লোকেরা বলবে আমরা তো অমুক দেশের টাইলস এটা আরও দামি সেটা এনে লাগিয়েছি নবীজি বলেছেন আখেরি জামানায় মানুষগুলো কেবলমাত্র মসজিদের শুভা সৌন্দর্য বর্ধনের প্রতি মনোযোগী হবে এর মানে এই না যে মসজিদের শোভা সৌন্দর্য বর্ধন করা যাবে না মসজিদকে সুন্দর করা যাবে না এর মানে এই কথা এর মানে এই নয় মসজিদকে সৌন্দর্য বর্ধন করেন অসুবিধা নাই কিন্তু নবীজি যেটা বলেছেন যে মসজিদ বাহিরের দিকে ফিটফাট হলেও ভেতরের অবস্থা ভালো হবে ভেতরের অবস্থা কেমন হবে এবার নবীজি আরো সুন্দর করে বলেছেন ইন্নামিনা আলামাতিসা নিশ্চয়ই কেয়ামতের একটা লক্ষণ হলো মসজিদগুলোর ভেতরে পাপাচারীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে আমার কথা আপনাদের কানে যদি পৌঁছায় সবাই একটু আওয়াজ করে বলেন তো কেয়ামতের একটা আলামত বলতে গিয়ে নবীজি বলেছেন মসজিদের ভেতরে নেককার লোকদের গলার আওয়াজ বড় হবে নাকি পাপীদের গলার আওয়াজ বড় হবে পাপীদের গলার আওয়াজ বড় হবে এবার আসান সমাজের বাস্তবতা আপনাদেরকে একটু দেখাই পাপীদের গলার আওয়াজ কেমনে বড় হবে দেখা যাবে ইমাম সাহেব আর খতিব সাহেবের গলার আওয়াজের চাইতে মসজিদ যারা পরিচালনা করছেন দায়িত্বশীল ভূমিকায় যারা আছেন তাদের মধ্যে পাপাচারী লোক থাকলে ইমাম খতিবের চাইতে তাদের কণ্ঠে তাদের গলার আওয়াজ বড় হয়ে যাবে দেখা যাবে ইমাম সাহেব মিম্বরে বসে সুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না কারণ কমিটির মধ্যে সুদখোর মানুষ আছে ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না কারণ কমিটির মধ্যে ঘুষখোর আছে ইমাম সাহেব দুর্নীতির বিরুদ্ধে টেন্ডারবাজি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে পারবেন না কারণ কমিটির মধ্যে এই এই রকমের লোক আছে বলেন তো এই রকম ঘটনা আমাদের সমাজে এখন আছে না নাই যে হুজুর এই রকম সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজ কমিটির লোকের লোককে ভয় করে সত্য কথা রসুলুল্লাহর মিম্বরে বসে চাকরি বাঁচানোর জন্য বলতে পারেন না ওই হুজুরের উচিত রসুলুল্লাহর পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাওয়া কারণ রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসলে কোনো অন্যায়কারী পাপিষ্ট সুৎখুর ঘুসখুর চাঁদাবাজ টেন্ডারবাজ দাগি দাগি আসামি দাগি দাগি লোক যারা অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে ভয় করে সত্য কথাকে গোপন করা যাবে না বলতে না পারলে এই চাকরি ছেড়ে দেন মি আপনি আপনি ব্যবসা করে ভাত খান চাকরি করে খান আর না পারেন মাটি কেটে আপনি ভাত খান আপনি রসুল্লাহর পবিত্র মেম্বরে বসলে আপনাকে সত্য কথা সাহসের সাথে উচ্চারণ করতে নবীজি বলেছেন এই হলো আখিরি জামানার মসজিদগুলোর অবস্থা মসজিদ বাহির দিয়ে ফিটরাট হবে কিন্তু মসজিদের ভেতরের অবস্থা ভালো হবে না দেখেন না মসজিদ বানায় পাঁচ কোটি টাকা দিয়া কিন্তু ওই মসজিদের ইমাম সাহেব পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা বেয়ে মসজিদও পাঁচ কোটি টাকা বেয়ে মসজিদে পাঁচ কোটি টাকা বেয়ে নির্মিত মসজিদের ইমাম সাহেবের পাঁচ হাজার টাকার বেতন কমিটি কয়েক মাস ধরে আটকিয়ে রেখেছে এই হলো শেষ জামানার অবস্থা আছে না এরকম মসজিদ বাহির দিয়ে ফিটফাট হবে কিন্তু ভেতরের অবস্থা তেমন একটা ভালো হবে না শেষ জামানার মসজিদগুলো এমন মসজিদ খুব সুন্দর ভেতরের ইন্টেরিয়র আরও চমৎকার কিন্তু মসজিদের ভেতরে ঢুকলে দেখা যাবে হালাল ঘোরের চাইতে হারাম ঘোরের সংখ্যা অনেক বেশি আজ আমাদের মসজিদগুলো কেমন হয়েছে সেখানে শুধু পাঁচ ওয়াক্তের নামাজ হয় নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের মসজিদের সাথে আমাদের মসজিদের বৈশিষ্ট্যগুলো আজ মিলছে না নবীজির মসজিদে কেবলমাত্র পাঁচ ওয়াক্তের নামাজই হতো না নবীজির মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আরও অনেকগুলো প্রোগ্রাম অনেকগুলো সামাজিক কার্যক্রম পরিচালিত হতো নবীজির মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআনের দার্স হতো নবীজির মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআনের তালিম হতো নবীজির মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি বিয়ে সাদির অনুষ্ঠানও হয়তো অনুষ্ঠান বলতে এই না যে খাওয়া দাওয়া এই সেই বিয়ে সাদি পড়ানো হতো আজ আমরা বিয়ে সাদিকে মসজিদ থেকে বের করে দিয়েছি যখন বিয়ে সাদি চলে গিয়েছে কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টারে বিয়ে সাদি যখন ঢুকেছে তখনই নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়ে পরিবেশ একেবারে বিনষ্ট হয়ে গিয়েছে নবীজির মসজিদে শুধু পাঁচ ওয়াক্তের নামাজ হতো না নবীজি তার এই মসজিদে বিচার ফয়সলা করেছে এই মসজিদে নবীজি সামাজিক কাজ করেছেন শুধু তাই নয় এই মসজিদ থেকে নবীজি মদিনার রাষ্ট্রকেও পরিচালনা করেছেন এখন আমরা কি করছি এখন আমরা মসজিদকে রেখেছি পাঁচ অক্ত নামাজের জন্য আর বাদবাকি সব কার্যক্রম মসজিদের বাহির বাহির থেকে পরিচালনা হবে এই জন্য সমাজের ভেতরে এত ফেতনা ঢুকে গিয়েছে আমাদের মসজিদগুলোতে আজ কোরআন তালিমের ব্যবস্থা নাই যদি আমাদের মসজিদগুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতো তাহলে যে সকল বাবারা যে সকল ভাইয়েরা কোরআন এখনও শুদ্ধ করে পড়তে পারেননি তারা এই সুযোগটা কাজে লাগাতে পারতেন মসজিদে কোরআন তালিমের ব্যবস্থা থাকলে অথবা কোরআন শিক্ষার ব্যবস্থা থাকলে দেখা যেত বাবারা ভাইয়েরা মসজিদে কোরআনটা শুদ্ধ করে শেখার সুযোগ পাইতেন ঠিক না এই যে বৎসরে একটা মাহফিল হইল এর চাইতে আরও বেশি ভালো হবে যদি আমাদের মসজিদগুলোতে আমরা পনেরো দিনে একবার অথবা মাসেও যদি একবার ইসলাহি মাহফিল অথবা দারসুল কোরআন দারসুল হাদিস হাদিসের দর্শ কোরআনের দর্শ যদি আমরা চালু করতে পারি আমাদের আশেপাশে তো মাদ্রাসার অভাব নাই শুধু কি ঢাকা থেকে হুজুর আনতে হবে আশেপাশে কত সেই হুল হাদিস আছেন কত বড় বড় মুফতি সাহেব আছেন কত বড় বড় মহাদ্দিস সাহেব আছেন উনাদেরকে এনে যদি আমরা মসজিদের মধ্যে মাসে অন্তত দুইবার একবার ইসলাহী মাহফিল অথবা দর্শের আয়োজন করতে পারতাম আমার মনে হয় সমাজ আরও বেশি সুন্দর হতো মানুষের ইমানটা আরও বেশি শানিত হতো ঠিক না এই প্রোগ্রামগুলো আমাদের মসজিদে নাই রসুলুল্লাহর মসজিদে আহলুসোফা ছিলেন রসুলুল্লাহর মসজিদে কোরআনের দর্শ হতো হাদিসের দর্শ হতো আমাদের মসজিদগুলোতে এগুলা নাই অবশ্য করবেও বা কেমনে পরিবেশ হতো ভালো না কারণ মসজিদে আট জন বসে কোরআনের কথা বললে বাহির থেকে আবার কেউ কেউ এখানে নাশকতা আর জঙ্গিবাদের গন্ধ খুঁজে কোরআন হাদিসের আলোচনাকে যারা নাশকতা আর জঙ্গিবাদের জঙ্গিবাদের প্রোগ্রাম বানায় আল্লাহর এই জমিনে তাদের চাইতে বড় সন্ত্রাস আর কেউ হতে পারে না আমরা এই মসজিদ থেকে আরো কত ভালো ভালো কাজ করতে পারতাম শোনেন আমরা তো সেগুলো করি না শুধু কোরআন তালিম কোরআন শিক্ষা কেন্দ্র আর দর্শের জায়গা নয় এই মসজিদ থেকে আমরা আরও অনেক সামাজিক কাজও করতে পারতাম আমরা তো চাইলে মসজিদ থেকে মসজিদ থেকে মাঝে মাঝে আমরা এতিমদের বিবাহ প্রকল্প নামে অন্তত বছরে দুইবার তিনবার এরকম একটা প্রকল্প হাতে নিয়ে মসজিদ থেকে এই কাজগুলো আমরা করতে পারতাম না পারতাম এতিমদের প্রতি অনেকের খোঁজখবরও নাই তবে আলহামদুলিল্লাহ এদেশের ওলামা মাসায়েক যারা আছেন তারা হচ্ছেন মানবতার জন্য অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত দেখেন আপনাদেরকে একটা প্রশ্ন করি কষ্ট হচ্ছে আপনাদের কি তা খারাপ লাগেননি তুরা সিলেটি মাতিলাই খোকা চাইন কোনো কলেজও কোনো স্কুলও আপনারা এতিমখানা দেখছেননি মাতৌকা একটু জুড়ে খাওয়া লাগবো কান কোনো স্কুলে এতিমখানা আসেনি কোনো মাদ্রাসাতে কলেজও এতিমখানা আসেনি কোনো বার্সিটিতে এতিমখানা আসেনি কিন্তু আমার দেশের কমি মাদ্রাসা আমার দেশের বৌতালিয়া মাদ্রাসা এতিমখানা আসেনি মাতুকা আরো জোরে হৌকা আসেনি কিছু কিছু লোক আছে এরা কয় হুজুর হলে কিতা খররা সমাজর লাগি মানে তারা তুকাইয়া ফান না হেরা মনে করেন হুজুর হলে খালি গরুর ভিতরে হামাইয়া মানুষের গরু হামাইয়া খালি দাওয়া তুকাইরা সমাজর লাগি দেশর লাগি তারা কিতা আর অবদান রাখরা তা আমি তারা রেখো ইতায় চৌকোর মাঝে লাগাই দিছ রঙিন চশমা দেখরা না হুজুর হলে কিতা কররা বিয়াকলর দল অকল তোমরা যে টিভি চ্যানেলে বইয়া হুজুর হলর বালা খাম দেখো না তোমরার কলেজ ওয়ার তোমরার ভার্সিটি তোমরা তো এখনো পর্যন্ত একটা এতিমখানা বানাইতে পারলায় না অথচ আমার দেশের হুজুর হলে কমি মাদ্রাসার হুজুর হলে আলিয়া মাদ্রাসার হুজুর হলে এতিমখানা বানাইয়া ইনো এতিম মহলরে হলরে ফিরিলি থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করে দিনা ঠিক আছে নি কথা ঠিক আছে নি কথা ইসলাম হইছে মানবতার ধর্ম মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হইল ইসলাম তারা দেখে না যে হুজুর হলে কিতা করা আপনারা দেখেন ইয়াতিম যারা এদেরকে যদি সমাজের লোকেরা না দেখে সমাজের লোকেরা যদি এতিমদের প্রতি সহনশীল না হয় তাহলে তো এই এতিম বাচ্চাগুলো ছোটবেলা থেকেই সমাজের প্রতি বিদ্বেষ নিয়ে সমাজের লোকদের প্রতি এক ধরনের প্রতিহিংসা রেখে সে বেড়ে উঠবে কিরকম দরৌকা তুমি রে বাবা রাগ করো না তোমার এদি বুঝাই আর কি মনে করো কেউ ফোয়া গো এতিম রাগ করো না তুমি এতিম ফোয়া এখন এই সমাজের খেয়েও তারে দেখলা না এই সমাজের খেয়েও তারে বাস্তব উদাহরণ দেখে দেখলা না সে খই খাইতো কোনানো ফটতো তার খাওয়া দাওয়া আসেনি পোশাক আশাক আসেনি ইতা আপনারাও দেখলাম না আমিও দেখলাম না দেখলাম না তাহলে হোকা চাইন ই সমাজর মানুষের প্রতি তার ভালোবাসা জন্মাইব নিনা ঘৃণা জন্মাইব মাতুক আপনারা ঘৃণা জন্মাইব শুধু তাই নয় ই সমাজর মানুষ যারা তারা দেখলো না এরার প্রতি তার এমন বিদ্বেষ থাকবে এ সুযোগ পাইলে ইতা মানুষের খুন করবো কারণ এ সমাজের মানুষ তো তারে দেখছে না ঠিক না কথা এজন্য এই সকল আমরা যদি এতিমদেরকে দেখাশোনা না করতাম এরা ছোটবেলা থেকেই এক ধরনের বিদ্বেষ নিয়ে বড় হতো এবং এরাই সন্ত্রাসী হতো খুনি হতো এদেশের আলেমরা যেটা করলেন ইয়াতিমখানা খুললেন সেখানে ইয়াতিম ছাত্রদের ব্যবস্থা করে দিলেন নবীজি বলেছেন আনা ও কাফিলুল ইয়াতেই আনা ও কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি কাহাতেইনি নবীজি বলেছেন আমি আর ইয়াতিমের লালন পারি ইয়াতিমের লালন পালনকারী এই দুইজন কেয়ামতে একসাথে এভাবে জান্নাতে থাকবো সুবাহান আল্লাহ তো যারা এতিম আছে আমি বলছিলাম এতিম অনেক মেয়েরা আছে অনেক ছেলেরা আছে বিয়ে শাদি করতে পারছে না আমরা মাঝে মাঝে মসজিদ থেকে মসজিদ কমিটি থেকে উদ্যোগ নিতে পারতাম যে সমাজের সবাইকে নিয়ে আমরা এতিমদের বিবাহ ব্যবস্থা চালু করি সামাজিক কাজ ভালো কাজ আমরা মসজিদ থেকে করতে পারি তো এই মসজিদগুলো যেন ফিতনার জায়গা না হয় মসজিদগুলো যেন আবার আস্তে আমিন নিয়ে জুড়ে আমিন নিয়ে হ্যাঁ তারপরে মোনাজাত নিয়ে ঠেলাঠেলি এগুলো যেন না হয় দেখুন ইসলাম এটা এমন একটা জায়গা ইসলাম এটি এমন একটি জীবন ব্যবস্থা এর মধ্যে ঐক্যের সৌন্দর্য যদি ফুটে না উঠে তাহলে আমরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না তোরা একটু কঠিন কথা কইলে মো রাগ করবানি আপনারা মাতৌকা রাগ করবানি এখন আমরা সামান্য সামান্য বিষয় লিয়া হুজুরে হুজুরে যে ঠেলাটি আর গুতাগুতি আরম্ভ করছি ইতার ফলাফল কিন্তু বালা হইতো না আর আমরা যদি হৃদয়ের মাঝে সংকীর্ণতা রাখি যে আমি কৌমিত ফুটছি আমি কৌমির হুজুর আমিও সবটা জানি আর কেউ জানে না আর আলিয়াত যে ফুটছে হে যদি মনে করে আমি তো আরবি উরবি ইংরেজি ইংরেজি সকল তো জানাচ্ছে আমার চেয়ে বালা আর কেউ না ইলা যদি আমরা পার্টি পার্টি বাঘ হইয়া যাই গি তে হৌকা চাইন ইটা আমরার লাগি বালা হইব না দিন দিন দিন দিন আমরা অবনতির দিকে যাইমু বালা করি বুঝাই সবার হাতে যদি এখন একটা একটা লাঠি দেই একটা লাঠি বাঙ্গা সুজা হইব না কঠিন হইব মাতুন না কেন আপনারা সুজা একদম ইজি এখন যদি সবর এত একশোটা লাঠি দেয় একশোটা এত একশোটা ভাঙতে পারবানি কুতাকুতি আরাম বুঝি কি বুঝাতে চাইলাম আপনি হুজুর আলাদা আমি হুজুর আলাদা এই আমি হুজুর আপনি হুজুর আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যখন যারে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে আর আমি হুজুর আপনি হুজুর আলাদা নয় একসাথে থাকলে একশো লাঠিকে যেমন ভেঙে দেওয়া কঠিন ঠিক তেমনি সব হুজুর একসাথে থাকলে এই দেশে নাস্তিক মুরতাদরা তাদের জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলাও কঠিন হয়ে যাবে বুঝলে বালা না বুঝলে আরো মাইর আছে সামনে কথা বুঝছেন নি বুঝলে বালা না বুঝলে মাইর আরো সামনে সেরকম ভাবে না আমরা উপরে মাইর তো না আই তো নাই হ্যাঁ, এখন চলবো বাগর বাগর উপরে বাদে চলবো বাঘ থাকে হুরু হুরু যারা তারা ঢুকবে কথা বুঝছেন নি বাদের সিরিয়াল আপনার বাদের সিরিয়াল খান বুঝা দরকার আল্লাহ আমরা রে হেদায়াত দান করুকা আরো আসতে কোকা আমিন ঐক্যের দরকার আছে না নাই দেখো কা আমি আজকে চরম একটা সত্য কথা কইয়া যাই রাগ করবো না তো আপনারা আমরার দেশও দেখছি দুইটা দল আছে আওয়ামী লীগ আর বিএনপি তারা একদিক থেকে বালা আছে কিলা বালা তারার দুইটা বালা গুণ আমি পাইছি তারার দুইটা বালা গুণ আমি পাইছি গুণটা কিতা আওয়ামী লীগও দেখলাম তারা সদ্য দল আছে সদ্য দলের আদর্শ কিতা এখনি মাতুকান আপনারা এক এক দলের এক এক আদর্শ কিন্তু উদ্দেশ্য পূরণে তারা এক হয়ে যায় উদ্দেশ্য মানে কি তারার উদ্দেশ্য ক্ষমতার যাওয়া ক্ষমতার যাওয়ার লাগে তারা কিতা হয় সদ্য এক হয়েছে হিবাই আবার বিএনপির মানুষ তারা বিশ দল লইয়া করছেন জুট বিশ দলের আদর্শ এক লাখান নাই বিশ দলের আদর্শ বিশ লাখান তো তারাও উদ্দেশ্য পূরণের লাগে বিশ জন বিশ দলর বিশ দলর মানুষের মত কিতা এক না বিশটা মত মাতুক আপনারা বিশটা মত এরা চোদ্দটা মত লই যাও উদ্দেশ্য পূরণে এক কিন্তু আমরা হুজুর অকল আপনার লগে আমার একটা অমিল একটা অমিল এলো আর আমরা বইতাম চাই না এর লাগে আমি প্রায় জায়গাত কই যে ফাল্লার মাঝে ব্যাং তুলা জেলা কঠিন ওলা হুজুর অকলের এক টেবিল বুয়ানিও কঠিন কথা বুঝছেন নি কিতা হুজুর অকলর ঠেলাঠেলি কিতাব মৌলিক বিষয় লইয়া নি না মৌলিক কোনো বিষয় লইয়া নাই কোনো হজুরে কইসন নি যে ফজরের নমাজ আমি কইলাম আটক তো আর হাজিবুর রহমানে কইসন সাই রক্ত ওলা নিমাত মাতৌকা সেও কইসন নি জরন নমাজ বারো রেখাত আর ওজনে কইসেন না আমার তুরা দিমত আছে <laughs> আমি আমার মতে চোদ্দ রেখাত ওলা নি নামাজ রোজা হজ জাকাত এবং ইসলামের আরো অন্যান্য মৌলিক বিষয় বলে নিয়ে আলেমদের মধ্যে কোনো মতানৈক্য নেই আছে কিছু অপশনাল বিষয় নিয়ে মতানৈক্য এই মতানৈক্যগুলোকে মতানৈক্যের জায়গায় রেখে ইসলামের খাতিরে উম্মার দরদে উম্মতকে এক জায়গায় রাখার জন্য আমরা যদি আলেমরা ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে এদেশের মানুষ আলেমদেরকে মাথার তাজ বানিয়ে রাখত আমরা না তুরা সুযোগ পাইলে হেন বিরুদ্ধে হেন হেন বিরুদ্ধে হেন ইতা করলে সামনে আরো ফিটা আছে ঠিক রে কথা আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুকা কষ্ট হচ্ছে আপনাদের আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা তাহলে আখিরি জামানায় শেষ জামানায় মসজিদের মধ্যে যে ফিতনা শুরু হবে ওই ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই মসজিদগুলো শুধু বাহিরদের বাহিরের দিক দিয়ে ফিটফাট থাকবে মসজিদগুলো সাজানো গোছানো থাকবে কিন্তু মসজিদের ভিতরের মধ্যে মুসল্লিদের মুসল্লিদের মধ্যে হেদায়াত থাকবে এজন্য আমরা হেদায়াত প্রাপ্ত মুসল্লি হব নামাজে যখন ঢুকবো আমরা খুশুয়ের সাথে নামাজ আদায় করব। নামাজে যখন আমরা ঢুকবো নামাজে ঢুকার আগে নিজেদের বডিটাকে আমরা হালাল রাখবো নাপাক করে দিব না হারাম খেয়ে খেয়ে আমরা নিজেদের শরীরটাকে হারাম করে দিব না হালাল খেয়ে খেয়ে হারা হালাল রেখে হালাল বডি নিয়ে মসজিদে যাব তাহলে এই হেদায়তের উপরে টিকে থাকা যাবে ইনশা এরপরে শোনেন দুই নাম্বার নবীজি বলছেন শেষ জামানায় শেষ জামায় নাই নারীরা বেপর্দার মাধ্যমে ফিতনা ছড়াবে আবার পর্দা করেও কিছু নারী ফিতনা ছড়াবে দুইটা কথা আমি বলেছি মন দিয়ে শোনেন এক নম্বরে বলেছি পর্দা না করে বেপর্দা হয়ে কিছু নারী ফিতনা ছড়াবে আবার পর্দা করে আরও কিছু নারী ফেতনা ছড়াবে ঘুমাচ্ছি নি আপনার আর এক নম্বরে বলেছি বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে দুই নম্বর পর্দা করেও ফিতনা ছড়াবে এখন আপনাদের মাথায় হয়তো না ঢুকতে পারে হুজুর যে কিভাবে মানুষ কিভাবে কিভাবে শেষ জামানার মহিলারা বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে আবার পর্দা করেও ফিতনা ছড়াবে মুসনাদে আহমদের বর্ণনায় দিয়ে এসেছে নবীজি বলেছেন নবীজি বলেছেন আমার উন্মতি শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যারা উটের পিঠের সদৃশ্য উটের পিঠের জিন সদৃশ্য যানবাহনে চড়ে উন্নত উন্নত দামি দামি যানবাহনে চড়ে মসজিদের মধ্যে আসবে মসজিদ এসে তারা মসজিদের দরজার মধ্যে নামবে দামি দামি যানবাহনে চড়ে চড়ে মসজিদে আসলেও কি হবে ঘরের নারীদের অবস্থা ভালো হবে না তারা তাদের ঘরের নারীদেরকে দায় রাখবে অনেক নারীরা আছে বুর্খা পরে না পর্দা করে না বুর্খা না পরে পর্দা না করে চলাফেরা করে এই যে বুর্খা পড়া পর্দা মেনে চলা পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর আসতে বলবেন না জুড়ে বলেন পর্দার বিধানটা কার যে সকল মায়েরা যে সকল বোনেরা এই পর্দান বিধানটা মানেন না তাদেরকে বলছি অ বোনেরা বেপর্দা হয়ে ঘর থেকে বের হইয়েন না বেপর্দা হয়ে যে চামড়া মানুষকে দেখাবেন ওই চামড়া কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে কার কাছে সাক্ষ্য দিবে রব্বুল আলমিন বলছেন ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون মালুন আল্লাহ তালা বলছেন আর সেদিন আল্লাহর দুশ্মনদেরকে যখন জাহান নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তখন মানুষগুলোর জবান বন্ধ থাকবে তার কান তার চোখ সব কিছু কথা বলা শুরু করে দিবে কারণ কান আর চোখের জবান খুলে দিবেন কে আপনি বলা লাগবে না আপনার এই কান দিয়ে আপনি দুনিয়াতে কি কি শুনেছেন কানে হেডফোন লাগিয়ে এয়ারপোর্ট লাগিয়ে কি কি আজে বাজে গান শুনেছেন আপনি বলা লাগবে না কান আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে কথা বলবে এই চোখ দিয়ে আপনি কোথায় কোথায় তাকিয়া কি কি নিষিদ্ধ জিনিস দেখেছেন চোখ দিয়ে কি কি জিনা করেছেন চোখ কথা বলবে কার সাথে শুধু তাই নয় রব্বুল আলমিন বলেছেন শহীদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম শুধু কান আর চোখ নয় চামড়া পর্যন্ত কথা বলা শুরু করবে কার সাথে এই যে আমার বোনেরা চামড়া দেখাচ্ছেন ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করলেন না যে চামড়ার উপরে এত মেকআপ করলেন কিছু কিছু মহিলা তো এমন আছে এত বেশি আটা ময়দা মাখে আটা ময়দা মাখলে লাগে একরকম ওয়াশরুমে গিয়ে আটা ময়দা ছুটাইলে লাগে আরেক রকম আছে না নাই এই যে আটা ময়দা মেখে মেখে চামড়াগুলো মানুষকে দেখালেন এই চামড়ার জবান কেয়ামতে খুলে দিবেন কে সাবধান হয়ে যান এই চামড়াই তখন বলবে রব তোমার বান্দিকে সুন্দর চামড়া দিয়েছ আর তুমি হুকুম করেছিলে চামড়াটাকে ঢেকে রাখার জন্য বুর্খা করার জন্য বুর্খা পরার জন্য পর্দা করার জন্য বলেছিলে কিন্তু তোমার বান্দি তোমার আইন লঙ্ঘন করেছে চামড়া যখন এভাবে করে কথা বলা শুরু করবে জাহান্নামী লোকেরা তখন নিজেদের চামড়াকে জিজ্ঞেস করবে জুলু লিমা আর তখন তারা তাদের চামড়াকে বলবে লিমা শাহিদ তুম আলাইনা তুমি কেন আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ এই যে চামড়া এটার উপরে শীতের দিনে আপনি অলিভ অয়েল লাগান এই চামড়ার মধ্যে আপনি দামি দামি ব্র্যান্ডের লুশন লাগান যেই চামড়া ওয়াশরুমে ঢুকলে এত ঢলাঢলি ঘষাঘষি করেন এই চামড়াকে কথা বলার যোগ্যতা দিবেন কি জাহান্নামীরা বলবে কি ব্যাপার তুমি এত নাফরমান হলে কেন তোমার এত যত্ন নিতাম কথা বলছো কেন আমার বিরুদ্ধে কথা বলো কেন যখন লোকেরা চামড়াকে জিজ্ঞেস করবে কেন কথা বলছো চামড়ার জবান খুলে দিবেন কে চামড়া বলবে সেই যিনি জবান শক্তিদাতা বাক শক্তিদাতা তিনি আজ আমার জবান খুলে দিয়েছেন তোমার কুকর্ম যেন আমি ফাঁস করে দিতে পারি এজন্য মা বোনদেরকে বলছি শোনেন আল্লাহর এই আয়াত ভালো করে উপলব্ধি করার চেষ্টা করেন যেহেতু চামড়াও কেয়ামতের দিন কথা বলবে সুতরাং আল্লাহর হুকুম অমান্য করে এই চামড়াটা মানুষকে দেখায়েন না ব্যাপারটা হয়ে ঘর থেকে বের হইয়েন না নবীজি বলেছেন কেয়ামতের আগে ব্যাপারদা নারীরা ফেতনা ছড়াবে আবার পর্দা করেও কিছু নারী ফেতনা ছড়াবে এখন পর্দার নামে আধুনিকতা সমাজে শুরু হয়েছে আছে না নাই কিরকম আধুনিক পর্দা শোনেন নবীজি বলেছেন নিসা ওমকা সিয়াতুন আরিয়াত শেষ জামানায় নারীরা পর্দার নামে এমন তামাশা শুরু করে দিবে এমনভাবে বোরখা পরবে এমন কাপড় চোপড় পরবে কাপড় চুপড় পরলেও তাদেরকে উলঙ্গ উলঙ্গ লাগবে অর্থাৎ শরীরের সেন্সিটিভ জায়গা অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাবে তার মানে এমন এমন টাইট ফিট কাপড় পরিধান করবে এমন টাইট বুরখা বুরখা পরার পরেও ভেতরের জিনিস বোরখা পরার পরেও দেখা যাবে ভেতরের অবস্থা বোঝা যাবে পাতলা কাপড় পরিধান করবে এই রকম করে পর্দার নামে তামাশা করা যাবে না অনেক নারীরা এরকম আছে লাল নীল বিভিন্ন কালারের বুর্খা পরে টাইট ফিট বুরখা পরে মা বোনদেরকে বলবো খবরদার এরকম লাল নীল বেগুলি রঙের বুর্খা পরবেন না কালো রঙের বুর্খা পরবেন টাইট ফিটিং বুর্খা নয় বরং লুজ ঢিলে ঢালা বুরখা পরবেন আবার পর্দার নামে তামাশা করে আধুনিক সমাজে কিছু নারীরা আছে বুর্খা পরছে ঠিক আছে আমি জানি না আপনাদের নবীগঞ্জে আছে কিনা কিন্তু বিভিন্ন এলাকায় এমন ফেতনাবাজ মহিলা আছে ফেতনাটা কেমনে লাগায় দেখেন বুর্খা পরেছি বুর্খা পরার পরে নিকাব লাগায় না বুর্খা পরার পরে ফেসের মধ্যে একটা মেকআপ মারে লিপস্টিক লাগায় তারপরে স্টাইল করে হিজাব বাদে আছে না নাই এই নারীদের কথাদের হাজার বছর আগে বলেছেন মোহাম্মদ সাল্লাহ নবীজি বলেছেন আলা রুসিহিম কাসনিমাতিল বখতিল ইজাফ নবীজি বলেছেন এই ফেতনাবাজ মহিলাগুলো আলার উসিহিম তারা তাদের মাথার মধ্যে আসনিমাতিল বুখতিল হিজাফ বুখতি উটের কুজের মতো ভাজ দিয়ে দিয়ে ভাজ দিয়ে দিয়ে তারা হিজাব পড়বে দেখবেন সমাজে এরকম ফেতনাবাজ কিছু মহিলা বের হয়ে গিয়েছে যারা উটের কুজের মতো ভাজ দিয়ে দিয়ে ভাজ দিয়ে দিয়ে হিজাব পড়ে আসে না নাই এক এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে চুরি ডাকাতি থেকে বাঁচার জন্য এক লোক তার বাড়ির দরজা ঠিক মতো সিটকারি লাগিয়েছে সিটকারি লাগিয়েছে দরজাটা ভালো করে টাইট করে লাগিয়েছে কিন্তু জানালা খোলা রেখেছে বলেন তো দরজা বন্ধ করে জানালা খোলা রেখে চুরির থেকে কি একশো ভাগ হেফাজতে থাকা যাবে নাকি দরজা বন্ধ করে জানালা খোলা রাখলে যেমন চুরির সম্ভাবনা থেকে যায় ঠিক তেমনি ভাবে বোরখা পরে মুখটা খোলা রাখার পরেও ফেতনা ছড়ানোর সম্ভাবনা থেকে যায় এজন্য মুখটাকে ঢেকে রাখতে হবে আল্লাহ বলেছেন নারীরা মাথার উপরে এমন একটা চাদর দাও যাতে করে বক্ষদেশ পর্যন্ত সেটা আবৃত হয়ে যায় কিন্তু এই ধরনের স্টাইলিশ হিদাব বের হয়েছে বিয়ে শাদিতে এগুলো বেশি দেখা যায় মহিলারা বুর্খা টুর্খা পরে তারপরে স্টাইল করে হিজাব বাঁধে আশকারা মাসকারা লিপস্টিক কত কিছু লাগায় যায় আচ্ছা অবিবাহিত যুবক যারা বা যারা বিয়া করছো না দেখি তোমরা খোসাইন যারা মিসকিন রইছো এবং মিসকিন হইলামও করতে যেহেতু বিয়া সাদি করছো না একলা একলা রইছো আর কি আচ্ছা হোসাইন ভাই হল যারা বিয়া সাদি করছো না কিন্তু আমি একটা ভাই হলে না আসেন হইছেন নি দেখি খজন আসেন দেখি আত্মলোক লোক আসেন বিয়া সাদি করছেন হইছেন না আচ্ছা কজন আসন আতনামাউকা আল্লাহ সবর তাড়াতাড়ি বিয়া করার আর উত্তম স্ত্রী নেককার জীবনসঙ্গী পাওয়ার তৌফিক দান করুকা হোকা আমিন আচ্ছা মাতু গেছেন আপনারা হ্যাঁ এক অবিবাহিত ভাই কিংবা মেয়ে দেখতো গেছে কোনো বাইয়ে মেয়ে দেখাত গেছে এখন যদি মেয়ে কিংবা মেয়ের মা বাপে কইন যে শুনো আমরার ফুরির আত দেখতাই পারবায় চুলও দেখতাই পারবায় পাওয়ার ফাতাও দেখতাই পারবায় কিন্তু মুখ দেখানি যেত নাই মানবনি মাতোকানা মানুষে কিতা দেখে গিয়া বিয়ার সময় ফুয়াই তো ফুরির গিয়া কিতা দেখবো মৌকু তো দেখবো বাংলাদেশের রাজধানীর নাম হইল ডাকা আর আমরার ই শরীরের রাজধানীর নাম হইল মুখ কারণ মুখটা কেউ মায়া শুরু হয় আকর্ষণ শুরু হয় এর লাগে তো মুখ ডাকা লাগবো আপনি মূর্খা বললা ঠিক আছে কিন্তু মুখ খুলা রাখি দিলা এটা পরিপূর্ণ ফর্দা হইতো নবীজি বলেছেন ইল আনু হুন্না নবীজি বলেছেন আলা সিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ এরকম পর্দা যে সকল নারীরা করে ইলানুহন্না তোমরা এদেরকে লানত দাও কারণ এরা লানত প্রাপ্ত অভিশপ্ত মহিলা আমাদের ঘরে যেন এইরকম নারী না হয় অনেক মানুষ তো এমন আছে পাঁচ ওয়াক্ত নামাজে আসে একদম সামনের কাতারে থাকে কিন্তু তার ঘরের বউ তার ঘরের মেয়েরা পর্দা করে না এরকম আছে না নাই কিছু মানুষ তো কিছু ব্যাকল এমনও আছে বৌরে ফর্দা উর্দা করায় না বাড়ি থেকে বারোই গেছে বৌরে এমন অবস্থায় লইয়া যে ফেট ফিট স্টেডিয়ামত লাগান মানুষে দেখরা স্টেডিয়ামও এলা মানুষে দর্শক হলে খেলা দেখেন ওলা বউ লইয়া বাড়াই গেল মানুষে খালি দেখরা দেখরা আর আফসোস করলা এক বিয়াক্কল ওলা বাড়াইছিল বৌরে লইয়া বাড়ি থাকি এলাকার কিছু হুরু হুরু বাইয়ান ছোটো ছোটো বাইয়ান দেখেন নানি নি ফাইয়া কইছে বাই লগে খে হয় চিন্তত নানি ইতর বাবে কয় ওয়াও আর একটু সামনে গেছে আরক ছোট ভাই ভাই ইহে কে না তোর বাবি হয় উফ আর একটু সামনে আগ বেয়ে গেছে এ আর তোরা দেখেছি ভাই খে হয় তোর বাবি হয় ইস হেভি লাগে আরো সামনে গেছে মানুষ তো দেখলাও খালি জিকাইল কি বাই খে হয় চিনস না তোর বাবি হয় উফ জুস লাগে এমন ব্যাকলে দেখো কেছেন খার জুস খেয়ে খার ব্যাকল কত বড় ব্যাকল যারা নিজের বউ মানুষরে দেখায় ইতা মানুষের রুচিত সমস্যা আছে এর রুচিত সমস্যা আসলে আপনার বউ আপনি না দেখবা মানুষের এখানে দেখায় আবার কিছু ব্যাকল তো আছে তার বউর ফটো ফেসবুকেও আপলোড মারে ইতা রোগ অবশ্য নবীগঞ্জ নাই আছে মানি তা সব জায়গাত আছে এমনকি নয়া ফিতনা বাড়াইছে অঙ্কুম জামাই বউ যাইরা হজ যাওয়ার সময় আমরা যাইরাম কি উমরাত হজ দোয়া করবো আপনার লাগি ছবি একটা মারি দিলাম আছে নীলা হ্যাঁ এখন হৌকা ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট তো পাবলিক সাইট আপনি কোনো পোস্ট দিলে ছবি দিলে এটা খালি আপনি একলা দেখবা না সারাই দেখবা সবে দেখবা আপনার বউ তো আপনার দেলাইলে আপনি পাবলিক চাই চাইরা বুঝা যার বউ আর আপনার রয়েছে না আপনার বউরে আপনি পাবলিক জনগণের সম্পদ বানাইলেছেন আপনার লেখান বেহায়া বেসরম নির্লজ্জ মানুষ দুনিয়ায় তার নাই আল্লাহ ইলাখান বেহায়া হলরে হেদায়াত দান করুকা রাগ করছেন আমার কথায় দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না একজন নারী বেপর্দা থাকার পেছনে চারজন লোক দায়ী চারজন পুরুষ দায়ী জোরে বলেন কয়জন আমরা এখানে যারা আছি এই চার শ্রেণীর বাহিরে কেউ নাই একজন মহিলা বেপর্দা থাকার পেছনে চারজন পুরুষ দায়ী যেমন এক নাম্বার পিতা বাবা যদি ভালো না হন বাবার মেয়েগুলো বেপর্দা হয়ে যায় দুই নম্বর হচ্ছে স্বামী স্বামী যদি স্ত্রীকে পর্দার কথা না বলে স্ত্রী বেপর্দা হয়ে যায় তিন নম্বর হচ্ছে বড় ভাই বড় ভাই যদি সচেতন না হয় ওই ঘরের মেয়েরা বেপর্দা হয়ে যায় চার নম্বর হচ্ছে বড় ছেলে বড় ছেলেটাও যদি সচেতন না হয় দেখা যাবে ঘরের মহিলারা বেপর্দা হয়ে যাবে স্বামী পিতা বড় ভাই বড় ছেলে এই চার শ্রেণীর ভেতরে তো আমরা সবাই মোটামুটি আছি সুতরাং আপনি যদি আপনার ঘরের মহিলাদেরকে পর্দা করান না পাঁচ ওয়াক্ত নামাজে আসেন জুত পড়েন এমনকি যদি হজ করে আলহাজ কিংবা হাজি সাব হয়ে যান মহিলাদেরকে বেপর্দায় রাখলে এই বেপর্দা রাখার কারণে কেয়ামতের দিন জাহান নামে যাওয়া লাগতে পারে এজন্য নিজের ঘরের মহিলাদেরকে পর্দায় রাখতে হবে এই আখিরি জামানার ফেতনা পর্দার নামে ফেতনা পর্দার নামে তামাশা আর বেপরদার ফেতনা এই দুই ফিতনা থেকে আমাদের ঘরের মহিলাদেরকে বাঁচানোর দরকার আছে না নাই আমরা যখন পর্দার কথা বলি এদেশের নারী প্রগতিশীল যারা তারা বলে এই মোল্লারা পর্দার কথা বলে বলে নারী প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ালো আমিও সবসময় বলি শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায় শিয়াল যেমন সবসময় মুরগির স্বাধীনতা চায় ঠিক তেমনিভাবে চরিত্রহীন লোকেরা তারাও নারীদেরকে সবসময় ব্যাপর্দ অবস্থায় তাদের চোখের সামনে দেখতে চায় আর যারা অতি বেশি নারীবাদী হয়ে এই রকম কথাবার্তা বলে খোঁজ নিয়ে দেখবেন নারী কেলেঙ্কারির সাথে এরাই সবচেয়ে বেশি জড়িত এদেশের আলেমরা নারী প্রগতির পথে অন্তরায় নন ইসলাম নারীর উন্নতির পক্ষে বাধা নয় আমাদের বোনেরা পড়াশোনা করবে চাকরি করবে ব্যবসা বাণিজ্য সব করতে পারবে শর্ত হলো পর্দা মেনটেন করে করতে এই পর্দা আমাদের মা বোনদের ইজ্জত সম্মান বাড়িয়েছে না কমিয়েছে ঘরের মহিলাদেরকে পর্দা করাবেন তো ইনশা এরপরে দেখেন আখিরি জামানায় আরও কিছু মারাত্মক ফিতনা সমসাময়িক কয়েকটা ফিতনার কথা বলি মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে মিথ্যাকে সত্য বানানো হবে নবীজি বলেছেন নবীজি বলেছেন সৈয়তি আলান্নাসি সানাওয়াতুন খদ্দাত অচিরেই আমার উম্মতের মধ্যে এমন ভয়াবহ প্রতারণাপূর্ণ সময়ের সময় আগমন করবে সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে মিথ্যাবাদীকে সত্যবাদ বানানো হবে আমানতদার লোককে খেয়ানতকার বানানো হবে খেয়ানতকারী লোককে আমানতদার বানানো হবে দেখা যাবে অনেক সময় মিডিয়ায় ভালো লোকগুলোকে বদনাম ছড়িয়ে খারাপভাবে প্রেজেন্ট করবে আবার খারাপ মানুষকে অনেক সময় ভালোভাবে প্রেজেন্ট করবে দেখেন না এখন মাঝে মাঝে এমন করুণ চিত্র আমরা দেখি এমন কঠিন কঠিন হৃদয়ে ব্যথা লাগে এমন চিত্র আমরা দেখি সারা জীবন যারা কোরআন হাদিসের খেদমত করেছে তাদেরকে দেখা যায় বিভিন্ন ধরনের বাজে বাজে অপবাদ দিয়ে মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হয় আবার দেখা যায় চোর ডাকাত যারা দুর্নীতিবাদ যারা চরিত্রহীন যারা তাদেরকে মিডিয়ার সামনে ভালো বানিয়ে প্রেজেন্ট করা হয় আছে না নাই কি এক জামানা এখন চলে এসেছে গায়িকা নায়িকা নর্তকী যারা এদেরকে দেখবেন আদালতে যখন তোলা হয় মনে হয় যেন পার্লার থেকে সেজে গুজে কিছুক্ষণ আগে এসেছে আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে এত বেশি নির্যাতন করা হয় যে তাদেরকে হুইল চেয়ারে করে আদালতে তোলা হয় এই হচ্ছে অবস্থা শুধু তাই নয় নায়িকা গায়িকা কেসিনোওয়ালা দুর্নীতিবাজ ইতায় জামিন ভাইলিরা কিন্তু জামিন ভাওয়ার অধিকার হুজুর হলর মাতুকা হুজুর হলর নাই ই অধিকার যদি নায়িকা গায়িকা নর্তকী হলে ভোগ করতে পারে তে ই অধিকার আলেম হলে ভোগ করতে পারতো না এখানে আলেম হলেও তো এই অধিকার ভোগ করার কথা ঠিক কিনা খোকা কঠিন এই জামানা কঠিন এই জামানা চোর ডাকাতগুলোকে ভালো বানানো হয় চোর ডাকাতরা বাহিরে ঘোরায় আর দেখা যায় জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ভেতরে ভরে রাখা হয়েছে এগুলো হচ্ছে শেষ জামানার ফিতনাম সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য আমানতকে খেয়ানত খেয়ানতকে খেয়ানতকারী লোককে আমানতার বানানো হবে আবার আখেরি জামানায় এই প্রযুক্তির ফিতনায় মানুষ পড়ে যাবে বর্তমান এই যুগ হচ্ছে প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির কল্যাণে পৃথিবী এখন বহু দূর এগিয়ে গিয়েছে আজ থেকে বিশ তিরিশ বৎসর আগে যোগাযোগ মানুষের জন্য অনেক কঠিন ছিল চিঠি লেখা লাগতো কিন্তু এখন চিঠি লেখা লাগে না যদি চার হাজার পাঁচ হাজার মাইল দূরেও হয় সাথে সাথে আপনি কল করে বয়স শুনতে পারবেন সুযোগ আছে না নাই এক সময় মানুষ পায়ে হেঁটে চলাফেরা করত আস্তে আস্তে করে গরুর গাড়িতে চলা শুরু করলো ঘোড়ার গাড়িতে চলা শুরু করলো এরপরে ধীরে ধীরে প্রযুক্তি আসা শুরু হলো মানুষ মোটর চালিত যানবাহনে চলা চলাফেরা আরম্ভ করলো আকাশ পথে চলাফেরা শুরু করলো প্রযুক্তি এরকম উন্নত হচ্ছে নবীজি বলেছেন আখেরি জামানায় প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটবে আল্লাহ নবী বলেছেন ইন্নামিনা আলামাত তবরানির বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে ইন্নামিনা আলামাত ইসাম আইয়ুজ হারাল কৌল ওয়া ইউখজানাল আল নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কথা প্রচার করা এমন কর্ম ধারণ করা সহজ হয়ে যাবে এই হাদিস আমি প্রথম যখন কয়েক বছর আগে আমার জীবনে প্রথম যখন পড়েছিলাম আমি অবাক হয়েছি দেড় হাজার বছর আগে পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই সেই যুগে এমন বিজ্ঞানসম্মত কথা নবীজি বলে গেলেন দেখেন নবীজি বলেছেন কেয়ামতের একটা আলামত হলো কথা প্রচার করা সহজ হবে কথাটা প্রচার করা কেমন সহজ হয়েছে দেখেন তো আগে আপনাদের আত্মীয় স্বজন বিদেশে থাকলে কথা শোনানোর সুযোগ ছিল না ওই আমি যখন ছোট ছিলাম দেখছি অনেক মানুষ টেপের মধ্যে রেকর্ড করে ক্যাসেট পাঠাইতো পাঠাইতো না এটা কয়েকদিন পড়ে যাইতো চিঠি লিখতো মানুষ এখন হ্যালো বলছেন কথা প্রচারটা সহজ হয়েছে না কঠিন হয়েছে কথা বলেন না কেন আপনারা মনে করেন আপনার এলাকায় এমন একটা ঘটনা ঘটে গেছে এটা বাংলাদেশের মানুষকে জানানো দরকার তিরিশ পঁয়ত্রিশ বছর আগে জানাইতে হইলে কি করা লাগতো ঢাকায় গিয়ে বাংলাদেশ বেতারে অথবা বাংলাদেশ টেলিভিশনে এটা আপনি বলতে হতো এখন আর এত দূরে যাওয়া লাগে এখন আর এত দূরে যাওয়া লাগে না এখন দেখা যায় যার একটা ফেসবুক আছে সে তার ফেসবুক পেজে লাইভে এসে বললে তার কথা খুব দ্রুত সব দিকে ছড়িয়ে যাচ্ছে হাদিসটা বুঝতেছেন আপনারা আই ইউজ হারাল কৌল কথা প্রচার করা সহজ হয়ে যাবে ওয়াইউখ জানাল ফ্যাল কর্মকেও ধারণ করা সহজ হয়ে যাবে দেখেন তো এই যে কথা বলতেছি এগুলো ধারণ করা হচ্ছে না রেকর্ড হয়ে যাচ্ছে না যাচ্ছে নবীজি বলেছেন প্রযুক্তি খুব উন্নত হবে কিন্তু শেষ জামানার মানুষগুলো প্রযুক্তির এই নেয়ামতকে সঠিক ব্যবহার কম করে অপব্যবহার বেশি আসলে তো তাই হচ্ছে অপব্যবহার হচ্ছে না মোবাইল ফোন আসার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে খুব তাড়াতাড়ি ফোন করতে পারছি কিন্তু ছেলেরা এখন কী করছে এই মোবাইলে পাবজি খেলতেছে ফ্রি ফায়ার খেলতেছে হ্যাঁ এগুলো সঠিক ব্যবহার হচ্ছে না অপব্যবহার হচ্ছে কথা বলছেন না কেন আপনারা আমরা এখন এত খারাপ হয়েছি আগে বাচ্চারা যখন কান্নাকাটি করতো মা বাবা তখন হাতের মধ্যে ঝুনঝুনে দিত গাড়ি এই গাড়ি দিত খেলনা দিত এখন একটু কান্নাকাটি করলে ইউটিউবে গিয়ে তারপরে বেবি শার্ট ডুট ডুট ডুট ডুট ডুট লাগাই দেয় ঠিক না ছোট বয়স থেকে বাচ্চাদেরকে আমরা মোবাইল ফোনের প্রতি আসক্ত বানিয়ে ফেলছি এই হচ্ছে আমাদের অবস্থা প্রযুক্তির অপব্যবহার চলছে এই প্রযুক্তি অপব্যবহার কিভাবে হচ্ছে দেখেন বর্তমান জামানায় এই ফিতনার জামানায় মোবাইল ফোন হচ্ছে চরিত্র বিধ্বংসী সবচাইতে বড় ফিতনা কিভাবে এই ফিতনায় পড়ে যুবকরা আর চরিত্রকে নষ্ট করছে দেখেন ইউটিউব তো ভালো জিনিস ফেসবুক তো ভালো জিনিস কিন্তু দেখা যায় ভালো কাজে না লাগিয়ে অনেকে এটার অপব্যবহার করছে ইউটিউবে ঢুকে আপনি চাইলে ভালো ভালো ভিডিও দেখতে পারবেন ওয়াজ শুনতে পারবেন ইসলামী গজল শুনতে পারবেন কোরআন তেলাওয়াত শুনতে পারবেন ওয়াজ নসিহত শুনতে পারবেন আবার এর বিপরীতে আপনি ইউটিউবে অশ্লীল ভিডিও সিনেমা নাটক এগুলোও দেখার সুযোগ আছে না নাই এই প্রযুক্তি ভালো কাজে ব্যবহার না করে অপব্যবহার করে করে আজ বিশেষ করে যুবক তরুণরা যৌবন হারিয়ে ফেলছে যৌবন নষ্ট করছে রাতের বেলা বাড়িতে যখন ঘুমায় ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন লাগানো আব্বু আম্মু আব্বু আম্মুর রুমে ঘুমায় ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায় যুবক ভাবছে আমি তো এখন আমার রুমে একা আছি এখন আমি যা মন চাই ইউটিউবে ঢুকে আমার ইচ্ছা মতো যে কোনো ভিডিও দেখতে পারি নাটক দেখতে পারি সিনেমা দেখতে পারি গান দেখতে পারি শুনতে পারি আমার যুবক তরুণ ভাইয়েরা সবাইকে উদ্দেশ্য করে বলছি শুনে এই যে অন্ধকার রুমে দরজা লাগিয়ে দিয়ে আব্বু আম্মুর চোখ ভাই বোনদের চক্ষুকে ফাঁকি দিয়ে আপনি এই অশ্লীল জিনিস বাজে জিনিস দেখছেন কেউ যদি নাও দেখে একজন তো সব দেখছেন তিনি কে আল্লাহকে ফাঁকি দিতে পারবেন জোরে বলেন আল্লাহকে ফাঁকি দিতে পারবেন যুবক তরুণ ভাইয়েরা ছাত্র ভাইয়েরা শোনো আল্লাহকে ভয় করো ভাই চোখের জেনা করো না কানের জিনা ছেড়ে দাও আল্লাহকে ভয় করো কেউ না দেখলেও আমাদের সকল কার্যকলাপ একজন পর্যবেক্ষণ করছেন আওয়াজ করে বলেন তিনি কে খবরদার ভাইয়েরা খবরদার এই প্রযুক্তিকে অপব্যবহার করবেন না এখন এই প্রযুক্তির অপব্যবহার শুরু হয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা টিকটক বানাচ্ছে টিকটকের রোগে আক্রান্ত আর এদেরকে আক্রান্ত বানাইছেন তো আপনারা যারা বাবারা আছেন তারা এই ছোট ছোট ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন দিয়েছেন কেন কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম একজন বলতেছে হুজুর আমার মেয়েটা ক্লাস এইটে এ প্লাস পেয়েছে খুশি হয়েছে আমি জন্য তাকে আমি আইফোন গিফট করে দিয়েছি বলছি ভালোই করছেন কিছুদিন পরে আপনাকে জামাই গিফট করে দিবে এত ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিয়েছেন কেন আপনারা নিজের ছেলে মেয়েদের প্রতি দায়িত্বশীল হন সচেতন হন বাচ্চারা কি করছে একটু মনোযোগী হন একটু নজর দেন এই যে বেশ কিছু ফেতনার কথা বললাম এই ফেতনাগুলো সমাজে চলমান এই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচান নিজেদের পরিবারকে বাঁচান আখেরি জামানায় ইমান বাঁচিয়ে রাখা অনেক কঠিন হবে বিশেষ করে পরিবারের প্রতি মনোযোগী হন ছেলে মেয়েদের প্রতি দায়িত্বশীল হন ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কি করছে এগুলো খেয়াল রাখুন নিজের পরিবারে গুনাহের উপ নিজের ফ্যামিলিতে পরিবারে গুনাহের পাপের সমস্ত উপকরণ দূরে ঠেলে দেন পাপের উপকরণ গুনার উপকরণগুলো দুলে ঠেলে দেন ঘরের মধ্যে পর্দা নিশ্চিত করেন ঘরের সবার মধ্যে নামাজের পরিবেশটা নিশ্চিত করেন নামাজি বানান এই ফিতনার জামানা থেকে বেঁচে থাকুন যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো ভাই এই মোবাইলে যাব আমরা কেউ জানি না আসুন শেষ জামানার সকল ফিতনা থেকে অপসংস্কৃতি থেকে নিজেদেরকে আমরা হেফাজত রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো না থাকলে মোনাজাতে চলে যাব ও হুজুরের আলোচনা বাকি আছে আসসালাম হুজুর ভালো আছে হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ হুজুরের পরে সবাইকে নিয়ে মোনাজাত করবেন আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমি হুজুরের কাছেও দোয়া চাই সোফহানাক আল্লাহ মাহমদিক সাদু আল্লাহ ইহা ইল্লাহ